Hey, অচেনা ছোঁয়াতে হলো কি পাওয়া মনে মনে গোপনে শুরুতে দেয়া নেয়া চেনা ছোঁয়াতে হলো কি পাওয়া মনে মনে গোপনে শুরুতে আনে আ কাছে কাছে ছুটে যেতে তোমারি ছাড়াতে এ কাছে ছুটে যেতে ভরে গেল চাঁদ মুখে মিষ্টি হাসি একবার শুধু বলো ভালোবাসি না ছোঁয়াতে হলো কি বা আজ তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই ওগো যেখানে তোমায় আপন করে পাই জীবন আছে না ছোঁয়াতে হলো কি পাওয়া মনে মনে গোপনে শুরু দেয়া নেয়া দিয়ে গেলে আমাকে চাওয়ার বেশি একবার শুধু বলো ভালোবাসি একবার শুধু বলো ভালোবাসি ওগো একবার শুধু বলো ভালোবাসি একবার শুধু বলো ভালোবাসি